এসো হৃদে ভালোবাসি শুধু তোমার তুমি আমার সকল আশা ভালোবাসা শেষ আশা ও প্রভু শুয়ে হৃদে ভালোবাসি শুধু তোমার তুমি আমার সকল আশা ভালোবাসা প্রভু হৃদে ভালোবাসি ছেড়ে যাব না কবু তোমায় ভালোবাসো তুমি আমার তোমার মাঝে আছে জীবন আছে আমার যাব না কভু তোমার ভালোবাসো তুমি আমার তোমার মাঝে আছে জীবন আছে আমার জীবন পেলা তুমি আমার সকল আশা ভালোবাসা শেষ আশা ও প্রভু এসো Russia